প্রিয় জাভেদ ভাই আজকে আমরা কি দেখব নাকি আপাকে আপনি চুপি চুপি বলবেন না চুপি চুপি বললে তো হবে না আচ্ছা চিৎকার করে বলতে হবে আচ্ছা সবাইকে জানাতে হবে চিৎকার করে বলবো আসলে আপনি যেভাবেই বলেন আমি সেটাই মেনে নিই অঞ্জনা আমি তোমাকে ভালোবাসি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ